অনেকদিন পর আসলাম একটা ব্লকে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও আছি ভালোই আছি আল্লাহবাক ভালোই রাখছে যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেন নাই তারা আশা করি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে টিপ দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিতে যদি ভালো লাগে আমার চ্যানেলে গান আছে আমি ম্যাজিক দেখাই বাংলাদেশ টেলিভিশনে ম্যাজিকের ভিডিও আছে আমার নিজের লেখা নিজের সুর করা গান আছে রিসেন্টলি শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা মিউজিক ভিডিও বানিয়েছি জাতির পিতার শততম জন্মবার্ষিকীতে এই মিউজিক ভিডিওটা তৈরি করা আমার চ্যানেলে আছে আশা করি দেখবেন এবং অনেক ম্যাজিক ভিডিও আছে সেটাও আপনারা দেখতে পারেন আজকে আমি আসছি গাজীপুরের বোট বাজারের একটি গ্রামে গ্রামে আসলে না আসলে বোঝাই যায় না যে গ্রাম এত সুন্দর এই গ্রাম থেকেই শহরের সৃষ্টি হয়েছে গ্রামের যে পরিবেশ সেই পরিবেশ আমাকে খুবই ব্যতীত করে আমি খুবই ফিল করি এবং মিস করি গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা ভোলার মতো না আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা ক্ষেত মাছের ঘের পুকুর মজার একটা ব্যাপার হচ্ছে এখানে আমরা যে শহরে থাকি শহরের যে অক্সিজেন আর গ্রামের যে অক্সিজেন অনেক পার্থক্য শহরে অক্সিজেনের সংখ্যা কম কারণ গাছপালা কম বিল্ডিং বেশি কিন্তু গ্রামে গাছপালা আছে যার জন্য অক্সিজেনগুলো নির্ভেজাল অক্সিজেন এবং অক্সিজেন নিতেও খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন শস্য শ্যামল ভূমি এখানকার মানুষগুলো খুব নিরীহ খুব শান্ত খুব ভালো মনের মানুষ সব কিছু মিলিয়ে গ্রামটা খুবই ভালো লাগে আসুন আপনাদেরকে ঘুরে একটু দেখাই তুমি কিছু বলো তোমাকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার নাম রাইসু সাগর রিফাত আমি প্রথমবার ব্লগ করছি এর জন্য বেশি কিছু বলতে চাই না কিন্তু এখন যেটা বলতে চাই যে গ্রামের পরিবেশটা অনেক ভালো এই গ্রামে অনেক ফল ঠিক আছে গাছ এইসব আছে সাথে নদী পুকুর এসব আছে এখানে অক্সিজেনগুলো অনেক ভালো যেগুলো শহরে আমরা কম পাই কারণ এই সব অক্সিজেন গাছপালা থেকে আসে আর শহরে ধুলা বালি এর জন্য আমরা এই অক্সিজেনগুলো পাই না আর বিল্ডিংয়ের তো বেশি গাছও মরে যাচ্ছে এর জন্য আমরা চাই আপনারা যদি গাছগুলো রক্ষা করেন পানি দেন এইসবের জন্য আজকে গ্রামটা একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের প্রকৃতিটা কত ভালো আপনারা যদি দেখেন এখানে এখানে ক্ষেত টেত এইসব সব কিছু আছে পানি আছে এই জন্য এখানে অক্সিজেনটা অনেক ভালো আপনারাও এসে একবার দেখতে পারেন গ্রামগুলোতে যে গ্রামের অক্সিজেনগুলো কেরকম আর আমার আব্বু তো আপনাকে সব কিছু বলেই দিয়েছে এর জন্য আমি আর বলতে চাই না কিন্তু আমার আব্বুর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলের নাম হলো মোতাল্লিব্রালা রানা ওই চ্যানেলটাতে subscribe share like button bell button এসব দিয়ে সব কিছু দেখে নিন আর আমার বাবা ম্যাজিক সং এই সব কিছুই গায় পৃথিবীতেও এর জন্য আমি আর কিছু বলতে চাই না শুধু আপনাদেরকে এই জিনিসগুলো দেখার জন্য আমি এবার একটু এই গাজীপুর এসেছি যে গাজীপুরের এলাকাটা কত সুন্দর এতটুকু আমরা বলতে চাই এখন দেখুন আপনি আমার বাবার সাথে থ্যাংক ইউ রিফাত তোমার মূল্যবান কথা বলার জন্য ওয়েলকাম এখন দেখেন আপনারা দেখতে চান that kid? দুপুর টাইমে আছে এখানে অনেকগুলো জিনিস দাঁত এই সব কিছুই আছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শেয়ার বেল বাটন চাপ দিবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আসবে আমাদের নেক্সট ভিডিও ওকে আসসালামু আলাইকুম এখন আমার আব্বুর সাথে কথা বলি অনেক ধন্যবাদ তোমাকে রিফাত তোমার মূল্যবান বক্তব্যের জন্য হ্যাঁ এখন যেটা বলতে চাইছিলাম আমরা যারা শহরে থাকি আমরা অনেক কিছুই ফিল করি যেমন তাজা শাক সবজি পাই না আমরা ভালো নির্ভেজাল শাকসবজি ফলমূল এগুলো পাই না আমরা নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হয় শহরে কারণ আমরা থাকি চার বিয়ালে বন্দি আজকে এই মুক্ত হওয়ায় গ্রামে এসে আমার অনেক ভালো লাগছে যেটা আপনাদেরকে বন্ধুরা বুঝাতে পারবো না তবে আমার মনে হয় মাঝে মাঝে আমাদের সবারই গ্রামে আসা উচিত গ্রামের মানুষগুলো কেমন আছে গ্রামের লোকজন কিভাবে চলছে গ্রাম অ্যাকচুয়ালি গ্রামে না আসলে গ্রামের যে মজাটা এই মজাটা বোঝা যায় যখন আসবেন তখন নিশ্চয়ই নিজেদের ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে পরিবর্তনটা আপনার মনটাকে আপনার মনটা ভালো লাগবে শরীরটা ভালো লাগবে আপনার ফিলিংসটা আই মিন আপনার পুরো চিন্তাধারাটা একটু না হলেও একটু চেঞ্জ হবে এবং সেটা আপনার ভালোর জন্য সব কিছু মিলিয়ে আমার খুব ভালোই লাগতো তবে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট আবার কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম